আসসালামু আলাইকুম আমি এসে ওবায়েদ আছি আপনাদের সাথে আজ আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব শুরু করিতেছি পরম করুণাময় এবং দয়ালু আল্লাহ তালার নামে একদা এক দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পাঠ করছিল হঠাৎ করেই তেল শেষ হয়ে যাওয়ায় পাতি নিভে গেল ছেলেটি মনের দুঃখে বলতে লাগলো হে আল্লাহ আমাকে এতটাই দরিদ্র করে পাঠালে যে সামান্য তেল কিনে কোরআন তেলোয়াত করার মতো সামর্থ্য যে আমার নেই এই বলে ছেলেটি কাঁদতে লাগল তার কান্নার আওয়াজ শুনে একটি যুবক দরজায় ঘা দিল ছেলেটি দরজা খুলতেই যুবকটি জিজ্ঞাসা করলো তুমি কাঁদছ কেন ছেলেটি উত্তর দিল আমি এতটাই গরিব যে সামান্য তেল কিনে কোরআন তেলত করার মতো ক্ষমতাও আমার নেই যুবকটি বলল তুমি কেঁদো না আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি কিছুক্ষণ পর যুবকটি কেরোসিন কিনে নিয়ে এলো এবং বলল আমি আর কোনোদিন মদ খাবো না এতদিন যে টাকা দিয়ে মদ খেতাম এখন থেকে তোমার কোরআন তেলতের জন্য সে টাকা দিয়ে কেরোসিন কিনব সেই রাতেই যুবকটি মারা গেল দুর্ভাগ্যবশত যুবকটি মদ খেত বলে এলাকাবাসী তার দাফন কাফন করতে চাইল না এমনকি তার লাশ এলাকার কবরস্থানেও দাফন করতে দিবে না বলে জানালেন এলাকাবাসী অতপর তার লাশটি একটি জঙ্গলে ফেলে আসা হলো কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা তিন দিন তিন রাত কেটে যাওয়ার পরও লাশটি অক্ষত অবস্থায় ছিল জঙ্গলের কোনো হিংস্র জন্তু জানোয়ার লাশটিকে ছিঁড়ে খাবে তো দূরের কথা কোনো পোকামাকড়ও লাশটিকে স্পর্শ করেনি এভাবে চার দিন কেটে যাওয়ার পর ওই এলাকার তিনজন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন লাশটিকে দাফন করতে হবে পরের দিন সেই তিনজন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে আনলেন এরপর তারা লাশটিকে গোছল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন কিন্তু এলাকাবাসী বলল যে একজন মদখোরের জানাজায় তারা শরিক হবেন না অতপর অল্প কিছু মানুষ নিয়েই জানাজা আদায় করা হলো এরপর মৌলবী সাহেব প্রশ্ন করলেন এমন একজন মানুষ কি নেই যে এই ব্যক্তিটির একটি ভালো কাজ সম্পর্কে বলতে পারবেন এরপর একজন লোক হাত তুললেন যার দোকান থেকে যুবকটি কেরোসিন তেল কিনেছিলেন দোকানদার লোকটি বলল আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি দেখি এই পুণ্যের কাজের বিনিময়ে আল্লাহ তালা আমাকে মাফ করে দেন কিনা এরপর পেছন থেকে একটি ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল এই সেই ছেলে যার কোরআন তেলতের জন্য যুবকটি কেরোসিন তেল কিনে দিয়েছিলেন অতপর ছেলেটি সবাইকে উদ্দেশ্য করে বলল আমিও আজ রাতে একটি স্বপ্ন দেখেছি যিনি আমার কোরআন তেলত করার জন্য একটিন কেরোসিন তেল কিনে দিয়েছিলেন তিনি বিশ্বনবীর সাথে জান্নাতে প্রবেশ করছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উঠ খুঁজে পেয়ে যতটা খুশি হয় আল্লাহ তালা বান্দার তবায় তার থেকে অনেক বেশি খুশি হন সুবাহান গোনাহের বোঝা ভারী করতে করতে নিজেদের প্রতি আমরা কি কম জুলুম করেছি তবুও দয়ার প্রভু ঘোষণা করেন হে নবী আপনি বলুন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয় আল্লাহ তালা সব গুণা ক্ষমা করে দেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু এর দ্বারা আমরা এই শিক্ষা লাভ করিলাম যে মনের অন্তরস্থল হতে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তালা তার পাপিবান্দাকে ক্ষমা করে দেন আসুন আমরা তবা করি তবাকারীদের আল্লাহ ক্ষমা করে দেন